আসসালামু আলাইকুম viewers welcome back to my channel women's world আমরা ফেস প্যাক অনেকেই ইউজ করি ফেস প্যাক ইউজ করলে আমাদের স্কিনের ময়লারগুলো রিমুভ করতে আমাদের সাহায্য করে আর স্কিনটা হয়ে ওঠে ক্লিন এবং ক্লিয়ার আমরা পাই একটা সতেজ উজ্জ্বল ত্বক কিন্তু এই ফেস প্যাক তৈরি করে মুখে লাগাতে কিন্তু মাঝে মাঝে একটু অলসতাই লাগে তো মাঝে মাঝে মনে হয় যে এটা যদি রেডি থাকতো তাহলে হয়তো দিতে অনেক সুবিধা হতো এটা একটা প্রবলেম আরেকটা প্রবলেম আছে যে আমরা অনেক ট্রাভেলিংয়ের সময় দেখা যাচ্ছে কি যে আমরা ঘোরাঘুরির সময় কিন্তু আমরা স্কিনে তেমন কোনো যত্ন নিতে পারি না এবং ঘোরাঘুরির সময় বরঞ্চ যত্নটা কিন্তু বেশি নিতে হয় কারণ হচ্ছে ঘোরাঘুরি যখন আমরা করি তখন কিন্তু স্কিনে ধুলাবারি আমাদের সম্মুখীন হতে হয় বেশি তো ওই টাইমে কিন্তু আমরা দেখা যাচ্ছে স্কিনটা ঠিকমতো কেয়ার না নেওয়ার কারণে দেখা যাচ্ছে ময়লার কারণে স্কিনে পিম্পলস চলে আসে তো এই প্রবলেমগুলো থাকে তো এই সময় যদি আমরা এরকম রেডি কোনো ফেস প্যাক ইউজ করতে পারি তাহলে কিন্তু আমাদের আমাদের জন্য অনেক সুবিধা হয় তো সেক্ষেত্রে কিছু রেডি ফেস প্যাক মার্কেটে আছে যেগুলো আমরা জাস্ট ইউজ করতে পারি এটা অনেকটা ক্রিম বেসে থাকে এই ফেস প্যাকটা ফুললি রেডি অবস্থায় থাকে এটা একটা ক্রিমের মতন জাস্ট আপনি পরিমাণ মতন নিয়ে ইউজ করবেন তো এরকমই একটা রেডি ফেস প্যাক আজকে আমি আপনাদের জন্য রিভিউ করতে যাচ্ছি এটা হচ্ছে কসমো হার্বালের একটা অ্যালোভেরা ফেস প্যাক এই ফেস প্যাকটি অ্যালোভেরা এবং অ্যাভোকেডো অয়েল দিয়ে তৈরি করা হয়েছে অ্যাভোকেডো অয়েলটা আমাদের স্কিনের জন্য অনেক উপকারী আর অ্যালোভেরা যেটা রয়েছে অ্যালোভেরাটা কিন্তু আমরা সবাই জানি যে অ্যালোভেরা আমাদের স্কিনটাকে ব্রাইট করতে অনেক সাহায্য করে এই ফেস প্যাকটা ইউজ করলে আপনার স্কিনের ময়লা দূর করে স্কিনটাকে ব্রাইট করতে সাহায্য করবে ফেস প্যাকটা আপনাদেরকে একটু দেখাচ্ছি এরকম দেখতে ফুললি রেডি একটা ফেস প্যাক এটা আমি অনেক দিন থেকে ইউজ করছি প্রায় শেষের পথে কিচ্ছু করতে হবে না জাস্ট যতটুকু লাগবে ততটুকু নিয়ে আপনার ফেসে এবং গলায় লাগিয়ে নিতে হবে এই ফেস প্যাকটা ওয়াশ করার সময় একটু খেয়াল রাখবেন এটা অনেকটা একটু পিছলা টাইপের মানে একটু স্লিপি হয় তো সেক্ষেত্রে আপনি একটু বেশি পানি দিয়ে আপনাকে ওয়াশ করতে হবে যেহেতু এখানে অ্যালোভেরা ইউজ করা হয়েছে ফেস প্যাকে সো এই জন্যই আপনার এটা একটু পিসলা টাইপের থাকবে আর কি অ্যালোভেরা জেলটা যেমন একটু পিচ্ছিল থাকে সেরকমই আর কি তারপর পনেরো থেকে বিশ মিনিট লাগিয়ে রাখতে হবে তারপর ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে ফেলতে হবে এই ফেস প্যাকটা আপনি উইকে দুই থেকে তিন দিন ইউজ করবেন স্কিনের ময়লাগুলো রিমুভ করতে আপনাকে সাহায্য করবে এবং স্কিনটা ক্লিন এবং ক্লিয়ার থাকবে ফেস প্যাকটি অনেক ভালো আমার জানা মতো এর কোনো সাইড এফেক্ট আমি পাইনি ভালো কাজ করেছে এবং স্কিনের ময়লাগুলোকে রিমুভ করতে আসলে এটা সাহায্য করে আর এই ফেস প্যাকের যে প্যাকেজিংটি এটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে ট্রাভেল ফ্রেন্ডলি খুব ইজিতে আপনি আপনার পার্সে রাখতে পারবেন ফেস প্যাকটি আপনারা ইউজ করতে পারেন ভালো রেজাল্ট পাবেন আশা করি ওকে ফ্রেন্ডস ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন thank you so much for watching আল্লাহ হাফেজ